এলম সারা এ জীবনে তাকি বাহত দিনে হত সুন্দর মজার ফন্না তোয়ারা ফরি সয়নে এলম সারা এ জীবনে তাকি বাহত দিনে এলম সারা এ জীবনে তা কিবা হতো দিনে হত সুন্দর মজার ফোনা তোমরা ফরি সায়নে এলম সারা এ জীবনে তা কিবা হতো দিনে হত সুন্দর মজার ফোনা তোমরা ফরি সায়নে একদিন চাইলে হরু বেগুন চিনি ফারিলে এক মাস বললে সেড়িলে কি ফরি জানিলে একদিন চাইলে হলো বেগুন চিনি পারিলে এক মাস হলে সেড়িলে কি ফরি জানিলে তো কেন হরিতা তো কেন হরিতা আসছে তোর কি বুঝনে হত সুন্দর মজার ফোনা তোমারা ফরি সায়নে এলম সারা এ জীবনে তা কি বা হতো দিনে হত সুন্দর মজার ফোনা তোয়ারা ভরি সায়নে এক নম্বরত আভরি বা দুই নম্বরতে বা তিন নম্বরত পাভরি বা চাৰি নম্বরতা তা এক নম্বরত আভরি বা দুই নম্বরতে বা তিন নম্বর পা ভরিবা সাই নম্বর তা পাঁচ নম্বর টা ভরিবা পাঁচ নম্বর টা ভরিবা গম গরি রাইক্য জ্ঞানে হত সুন্দর মজার ফোনা তোহারা ভরি সায়নে এলম সারা এই জীবনে থাকিবা হত দিনে হত সুন্দর মজার ফোনা তোহারা ভরি সায়নে ছ নম্বর যাবরি বা সাড়ে হাত নম্বর আষ্ট নম্বর হাবরি বা হারে নলম্বর ছ নম্বর যাবরি বা সাড়ে হাত নম্বর আষ্ট নম্বর হাবরি বা হারে নলম্বর দশ নম্বর ফা ভরিলে দশ নম্বর ফা ফরিলে আইব ফনা বুঝনে কত সুন্দর মজার ফনা তোয়ারা ফরি সায়নে এলম সারা এ জীবনে তা কি দিনে কত সুন্দর মজার ফনা তোয়ারা ফরি সায়নে দা ফরিবা এগারোতে ডারে বারোতে যায় তেরো নম্বর রাভরিবা মনরে বুঝাই দাভরিবা এগারোতে ডারে বারোতে যাই তেরো নম্বর রাভরিবা মনরে বুঝাই চৈদ্দ নম্বর রাভরিবা চৈদ্দ নম্বর রাভরিবা তোমারা হতা বুঝনে কত সুন্দর মজার ফোনা তোমারা ভরি সাইনে এলম সারা এ জীবনে তা কি বা দিনে হত সুন্দর মজার ফনা তোমারা করি সাইনে সুন্দরতে সাহরি বা ষোলো নম্বর সা হতরতে সাহরি বা আড়ারতে খা সুন্দরতে সাহরি বা ষোলো নম্বর সা হতরতে সাবরিবা আড়ারতে খা উনিশ লম্বরে গা ভরিলে উনিশ লম্বর গা ভরিলে নৈব দে হইয়ে হনে হত সুন্দর মজারে ফোনা তোমারা ভরি সাইনে এলম সারা এ জীবনে এলম সারা এ জীবনে তা কি বাহত দিনে হত সুন্দর মজারে ফোনা তোমারা ভরি সাইনে কুড়ি নম্বর লাভরিবা মারে গৈশত বাইশ নম্বরত না ভরিবা ওয়ার নম্বর তেইশত কুড়ি নম্বর লাভরিবা কুড়ি নম্বর লাভরিবা মারে গৈছ বাইশ নম্বর না ভরিবা ওয়ার নম্বর তেইশত কিন্নাওয়ারে চব্বিশ নম্বর কিন্নাওয়ারে চব্বিশ নম্বর হইয়ে রোহিঙ্গা জুবানে হত সুন্দর মাজারে ফনা তোহারা ভরি সাইনে এলম সারা এ জীবনে এলম সারা এ জীবনে তা কি বাহত দিনে হত সুন্দর মাজারে ফনা তোহারা ভরি সাইনে ফসি নম্বর ইয়া ভরিবা ছাব্বিশ কিনায়া সাতাশি নম্বর গা ভরিবা আড়াইশে নায়া পঁচাশ নম্বর ইয়ার ভরিবা পঁচাশ নম্বর ইয়ার ভরিবা ছাব্বিশ খিনাইয়া সাতাশ নম্বর গা ভরিবা আড়াইশ নাইয়া হুরু বেগুন চিনি পাইলে হুরু বেগুন চিনি পাইলে আইব ফোনা বুঝনে হত সুন্দর মজার ফোনা তোমারা ভরি সাইনে এলম সারা এ জীবনে এলম সারা এ জীবনে বা হতো দিনে হত সুন্দর মজার ফোনা তোমারা সায়নে আপর উপর অপর হর না রে যাই বাস জাগা মতে দিবারে লাগাই আপর উপর না হর না রে যাই লেখিবাস জাগা মতে দিবারে লাগায় আফর উপর অপর আর আফর উপর অপর আর নাখর নারে যায় লেখিবাস জাগা মতে দিবারে লাগায় ইফর এফর নিচে দিলে ইফর এফর নিচে দিলে কি সুন্দর হতা বনে হত সুন্দর মজার ফনা তোমারা ভরি সাইনে এলম সারা এ জীবনে এলম সারা এ জীবনে তা কি বাহত দিনে হত সুন্দর মজার ফোনা তোমারা ভরি সায়নে হার বাইটেলা টানা তো শিব তুলে কিলে সুন্দর গরি ফরা যাইব চোখে দেখিলে হার বাইটেলা টানা তো শিব তুলে কিলে সুন্দর গরি ফরা যাইব চোখে দেখিলে আশা গরির ফরি যাইবা আশা গরির ফরি যাইবা রঙ্গা বাই জনে জনে হত সুন্দর মজার ফোনা তোমারা ফরি সায়নে এলম ছাড়া এ জীবনে তাকিবা হত দিনে হত সুন্দর মজার ফোনা তোমারা ফরি সায়নে ডেন্ডা হতো লেগি যাইবা বান্দা হর উজু হরুব ইয়ার নতাকিলে গরিবা বেজু ডেন্ডা হতো লেগি যাইবা ডেন্ডা হতো লেগি যাইবা বান্দা হর উজু হরুব ইয়ার নতাকিলে গরিবা বেজু সেড়ি লেখার আগে সাইও সেড়ি লেখার আগে সাইও হরুপিনিয়া তাসেনে কত সুন্দর মজার ফোনা তোয়ারা ভরি সায়নে এলম সারা এ জীবনে এলম সারা এ জীবনে তা কি বা হতো দিনে কত সুন্দর মজার ফোনা তোয়ারা ভরি সায়নে রোহিঙ্গা ভাইয়া নিজর ফোনারে রাখিলাম দূরত রোহিঙ্গা বনারে শের জোড়াইলাম সৌদি আরবত রোহিঙ্গা ভাইয়া নিজর ফন্নার রোহিঙ্গা ভাইয়া নিজর ফন্নারে রাখিলাম দর রোহিঙ্গা বন্যার শের জোড়াইলাম সৌদি আরবত শহীদের হর বললার নাম শহীদের হর বললার নাম থয়ে বামা দুইজনে হত সুন্দর মজার ফন্না তোমার ফরি সাইনে মনত রাখ জীবনে এলম ফাইলাম স্বপ্নে মনত রাখ জীবনে মনত রাখ জীবনে এলম ফাইলাম স্বপ্নে ইয়াত তুনারো উজু ফনা এ দুনিয়ায় আসেনে ইয়াত তুনারো উজু ফনা এ দুনিয়ায় আসেনে